M R tour and travels ভয় করছে একদম ভূতের মতন গরুগুলো কি ওখানে স্নান করাতে নিয়ে যাচ্ছ দাদা জল খাবে ও ওই দাদা নিয়ে যাচ্ছে গরুগুলোকে ওখানে অজয় নদীর ওখানে জল খাওয়াতে নিয়ে যাচ্ছে অজয় নদীতে যেটা হ্যাঁ, হ্যাঁ। ছবি তুলি ওদিকে গিয়ে দাঁড়াও ফটো তুলে দিস হ্যাঁ? দাঁড়াও তোমাকে তোমাকে তুলি это, то есть কীরকম লাগলো একটু কমেন্টস করে তোমরা জানিও আর যারা ভিডিও আমাদের দেখছো নতুন যে বন্ধুরা রয়েছে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে করে নতুন যে কোনো ভিডিও আসলে তোমাদের কাছে আগে নোটিফিকেশানটা পৌঁছে যায় Thank you.